আর তিন দিন থেকে ভাত খেতে পারি রে বা ও হাঁ থেকে আছে আরে বা কি হলো তো ওখানে যাবি হ্যাঁ তো কিছু খা ঘর করলে হ্যাঁ হ্যাঁ করতে হবে টাকা থেকে খা হরে বাজি রে চাচা লাগাও লাগাও বাজি লাগাও লাগা দীপাবলি কথা খারাবা কি হলো আল্লাহর যদি হ্যাঁ গুণবের না করি হ্যাঁ হ্যাঁ কেউ দুটা টাকা দিবে না না কেউ দিবে না লাগা লাগাও আল্লাহ গুণগান করো ওই যে আল্লাহ রাহে কে দে আল্লাহ ওর এর স্বভাবই খারাপ ফের কিরকম কথাই কথা আল্লাহ নাম নে করে হ্যাঁ। বাবা ভিকি দে ওই যে দে বাবা ভিকি দে ভিক্ষা ওই যে দে বাবা ভিকি দে ফকির যাইবে দোজকে ওর কিছু না কইতে দিয়েছি ভিক্ষা করার তোমরা ফকির বেলা দোজকে দেবে মানুষকে দিয়ে রাগ খাবি বেটি ছেলে কম নেবা দশ টাকা পেয়েছি সুলবাজি হাত চোখ নাই তুই খুব মার আমার কাছে জমা দেবাজি তোকে বিশ্বাস করি না রে ভাই তুমি হারিয়ে দিবে না না তোর বিল না আমি ব্যাংকে ঢুকবো হ্যাঁ চ চ আমার দিনে ভাগ করবো হ্যাঁ এটা চাচা

বেশি বেটার দরকার থামো তোমার কথাতে ভিক্ষাও পাবো না এগুলো কথা কয়ে হইবে না বাবা দেখতে পাবো না দেহে বাবা ভিকি দে

এলে আরো লোক যাইছে নাকি জি করে বা এই ওইতে গো আগে আগে যাইছে গো বাজে আচ্ছা, শুদ্ধ শুদ্ধ হ্যাঁ সব সব ধরবে হ্যাঁ তাহলে একটু খালি দম লাও একটু খাড়া হও টাকা দিয়ে আগে দিতে পারি যেতে পারি